কিরে কেমন আছিস ভালো তোর খবর বল হ্যাঁ বাবা বলো এখনই আসছি আমি কি দাদু কিছু আমার শরীরটা ভালো না তো তুমি এখানে যে আসলাম তোর সাথে গল্প করব বলে আমার সাথে কি গল্প করবা দাদু কেন আমি আসলাম তো তো যাই কিসে দাদু ভালো করে কথা বলো বেশি বাড়াবাড়ি করবি না আর তোমার কাছে থাকে কে আমি চূড়াটা চলে গেল ঠিক বুঝতে পারবে পরে আমার কাছে ফিরে আসবে